আদর্শ মানুষ আদর্শ স্বামী আদর্শ পিতা গ্রহণযোগ্য মেন্টর সব শ্রেণীর কাছে গ্রহণযোগ্যতা নতুন প্রজন্মের কাছে আইকন এর একটাও কি হতে পেরেছেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের নাম্বার ওয়ান নায়ক তাকে নাম্বার ওয়ান বলতে কারো কোনো দ্বিধা করার কারণ নেই বর্তমান সময়ে তার ছবি মানেই হলে সুপারহিট যার সর্বশেষ প্রমাণ আমি নেতা হব সাকিবের এই স্থান সে একাই তৈরি করেছে কখনো কোনো সুপারস্টার বলতে পারবে না তার স্থান থেকে সে একা তৈরি করেছেন উনিশশো সালে তিনি নায়ক হিসেবে আবির্ভূত হন সুহানুর রহমান সুহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবি দিয়ে সেটি মুক্তি পায় উনিশশো সালের আঠাশ মে তখনই বদলে যায় নাম নামখানা মাসুদ রানা হয়ে উঠলেন শাকিব খান পরিচালক সোহানুর রহমান সোহান দিয়েছিলেন শাকিবের এ নাম এক সাক্ষাৎকারে শাকিব নিজেই জানিয়েছেন এ কথা শাকিবের জীবনের কিছু বিষয় স্পষ্টই প্রমাণ দেয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দ্বারা তুমুল প্রভাবিত তিনি নিজের নাম থেকে শুরু করে ছেলের নামেও শাহরুখের প্রভাব দেখা যায় শাকিবের তবে আদর্শ মানবিকতা মূল মূল্যবোধের শাহরুখের সঙ্গে তার যোজন যোজন দূরত্ব মুসলিম হয়েও শাহরুখ ভালোবেসে বিয়ে করেছিলেন হিন্দু ধর্মের মেয়ে গৌরবকে শাকিব খানও ভালোবেসে বিয়ে করেছেন অপু বিশ্বাসকে তবে শাহরুখ খান স্ত্রীর ধর্ম পরিবর্তনের জন্য কোনো রকম চাপ বা উৎসাহ দেননি কিন্তু শাকিব খান তার স্ত্রীকে ইসলাম গ্রহণ করতে পরামর্শ অপুর মতে চাপ দেন এবং তার নাম রাখেন অপু ইসলাম খান শাহরুখ তার বসবাসের জন্য মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন মান্নাত নামে শাকিব খানও মোবাইলে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন জান্নাত নামে শাহরুখ খানের কনিষ্ঠ ছেলের নাম রেখেছেন আব্রাম খান শাকিব খানও তার একমাত্র ছেলের নাম রেখেছেন আব্রাম খান কিন্তু প্রথমবারের মতো ছেলের মুখ দেখিয়েছিলেন কয়েক মাস পর শাহরুখের মতো শাকিব তার সুখে সংসার করতে পারেননি বহু সুপারস্টারদের বিবাহ বিচ্ছেদ হয়েছে সেটা হয়তো কোনো বিষয় নয় কিন্তু সাকিবকে পারতেন না তার সংসার টেকানোর উদ্যোগী হতে বিবাহিত হয়েও অনেক তারকা সুপারস্টার খ্যাতিতে কোনো কমতি পড়েনি বহু নায়ক আছেন যারা ক্যারিয়ারের ভয়ে স্ত্রী সংসার আড়াল রাখেননি বরং স্ত্রীর প্রতি ভালোবাসা ও সন্তানদের নিয়ে আদর আহ্লাদ প্রকাশ করেছেন ঘটা করেই আর শাকিব খান ক্যারিয়ারের ভয়ে আট বছর গোপন রেখেছেন বিয়ের খবর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা দর্শক জনপ্রিয়তার পাশাপাশি জয় করেছেন তার অগ্রজ অনুজ সহকর্মীদের সহকর্মীদের মন নতুন প্রজন্মের তারকারা তাদের আইকন হিসেবে শ্রদ্ধা করেন নিজের অদৃশ্য মেন্টর হিসেবে দাবি করেন কিন্তু তিন শতাধিক ছবি করা শাকিব খান তাদেরকে আইকন মেনে ইন্ডাস্ট্রিতে আসা নায়ক বা তারকার সংখ্যা দূরবীন দিয়েই খুঁজে বের করতে হয় কেউ কেউ হয়তো সাকিবের পজিশন বা চাহিদার প্রতি মোহ পুষে রাখেন তবে তাকে মেন্টর হিসেবে মানেন সে কথা এখন পর্যন্ত কোনো তারকার মুখে শোনা যায়নি সুপারস্টার হাত ধরে অনেক নতুনদের আগমন ঘটে ইন্ডাস্ট্রিতে সাকিব সেক্ষেত্রে কতটা সফল ক্যারিয়ারে এক অপবিশ্বাসকে নিয়ে একের পর এক ছবি করেছেন শেষে এসে বিয়ের খবর দ্বিতীয় জন হলেন বুবলি শেষমেশ কি খবর প্রকাশ পায় সেটা সময়ে বলে দেবে কিন্তু এই দুজন কিন্তু এই দুইজন নায়িকাকে সুযোগ দিতে ক্যারিয়ারের শীর্ষে থেকে অনেক নায়িকার সুযোগই নষ্ট করেছেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় নায়ক সাকিব মুডের কথা কারো অজানা নয় অথচ কথায় আছে যত বড় হন তত নুয়ে পড়ুন